চাবি কোথায় গেছো ভরে দিয়া তালা কবে আর বুঝিলা তুমি ভালোবাসার তালা ভেবে ইসমাইল হুসেন কষ্টের তো সহজ জিনিস নয় ভেবে ইসমাইল হুসেন কষ্টের তো সহজ জিনিস নয় শূন্যের সহে না সহে না প্রেমে দিবে সহে না সহে না পানি দিলে জলে দিল কি দিয়া মনের বেদনা সহে না সহে না মনের সহে না সহে না পানি দিলে তোলে কি ভাই আগুনে রে কি ভাই আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো না দিলাম বন্ধু একবার আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো না এত খবর দিলাম বন্ধু একবার তো তুমি যদি আসিতে আমায় ভালোবাসিতে তুমি যদি আসিতে আমায় ভালোবাসিতে তুমি তো অন্তরে আগুনে রে এই মনেরই বেদনা সহে না সহে না মনেরই বেদনা সহে না সহে না পানি দিলে জলে কি দিয়া নিভাই আগুনে জোসনারাতে আমার সাথে উঠেছিল তারা ফুল বাগানে কেউ ছিল না তুমি আমি সারা জোসনারাতে আমার উঠেছিল তারা ফুল বাগানে কেউ ছিল না তুমি আমি সারা বন্ধু কেউ তো দেখে নাই বন্ধু কেউ প্রেমেরই বেদন সহে না সহে না মনেরই বেদন সহে না সহে না পানি দিলে জলে কি দিয়া মনে সাগরে কি দিয়া মনে রাখো সেই রাতের কথা তুমি এখনই ভুলে গিয়ে কোথায় আছো কেমন আছো কারের সাথে নিয়ে সেই রাতের কথা তুমি এখন ভুলে গিয়ে কোথায় আছো কেমন আছো কারে সাথে নিয়ে বন্ধু তুমি আইলা না আমার দুঃখ গেল না বন্ধু তুমি আইলা না আমার দুঃখ গেল না চলে গেল রঙের ভাই মনেরা ভাই মনেরা প্রেমেরই বেদনা সহে না সহে না প্রেমেরই বেদনা সহে না সহে না পানি দিলে জ্বলে দিগো কি দিয়ানি ভাই মনেরা আগুনেরা সাবিরিয়া কোথায় গেছো ভরে দিয়া পরে আর বুঝিবা তুমি এই ভালোবাসার জানা সাবিরিয়া কোথায় গেছো ভরে দিয়া তারা কবে আর বুঝিবা তুমি ভালোবাসার জানা ভেবে ইসমাইল হুসেন কষ্টের তো সহজ জিনিস ভেবে ইসমাইল হুসেন কষ্টের তো সহজ জিনিস নয় শুনলে সবার প্রেমের বেদনা সহে না সহে না মনের বেদনা সহে না সহে না পানি দিলে জলে দিগো কি দিয়ানি ভাই মনের আগুনের কি দিয়ানি